হাইড্রোলিক লকগেটের কাজ পরিদর্শন করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর মঙ্গলবার সকালে ফরাক্কা ব্যারেজের পুরনো লকগেটের পাশে নতুন হাইড্রোলিক লকগেট পরিদর্শন করলেন এছাড়া এখানে উপস্থিত ছিলেন IWI director Arvind Kumar DI director Prabin Bora assistant director Sanjeev Kumar Vinit Pandey Farakka বাঁধ প্রকল্পের সিআইএসএফ কমান্ডেন্ট কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর জানান আশি দশকে এখানে একটি লক গেট তৈরি হয় দীর্ঘদিন পর বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শনে সর্বানন্দ সেনওয়ালজির ডাইরেকশনে ফরাক্কায় আইডাব্লিউআই এর হাইড্রোলিক লক গেটের কাজ করছে নতুন যে টেকনোলজির মাধ্যমে এই লক গেট করা হচ্ছে সেটা ম্যানুয়ালি এবং অটোমেটিক্যালি দুটোর মাধ্যমে খুলবে এছাড়া এই লক গেট আরও অনেক আগে করা উচিত ছিল পুরনো লক গেটটিও ঠিকমতো কাজ করছিল না নতুন লক গেট করা হলে এখান দিয়ে পণ্যবাহী জাহাজ কাজ সহজেই পাস হয়ে যাবে নতুন লকগেটের ফলে পুরো দেশবাসী উপকৃত হবেন কেন্দ্রের অর্থ গঙ্গা প্রজেক্টের বোরো ও রূপায়কের মাধ্যমে হলদিয়া থেকে বেনারস পর্যন্ত প্রায় ষাটটির উপরে যাতায়াত করবে জাহাজ তাতে স্থানীয় ব্যবসায়িক ও সাধারণ মানুষজনের যাতায়াত করতে সময় বাঁচবে ও খরচও কম হবে এর ফলে অর্থনৈতিকভাবে এলাকায় আর্থিক অবস্থার উন্নতি হবে এখনও পর্যন্ত কিছু কাজ হয়েছে এবং কিছু কাজ এখনও বাকি আছে মনে করছি আগামী দু সালের মধ্যে সমস্ত কাজ কাজ শেষ হয়ে যাবে আমি মনে করি এত বড় একটা চ্যালেঞ্জিং জায়গাতে এখানে যাতায়াত ব্যবস্থার জন্য একটা বিশেষ সুবিধা দরকার তো আমি মাননীয় <clears throat> আমাদের যে এভিয়েশন মিনিস্টার আছেন আমাদের সিন্ধিয়াজি ওনাকে ইতি ইতোমধ্যে আমি লেটার দিয়েছি যে অ্যাটলিস্ট এখানে ওয়েস্ট বেঙ্গলে যে সি প্লেন ব্যবস্থা যদি করা যায় ফারাক্কার আশপাশে তো এখানে আমাদের যারা অফিসার্স আছেন যারা এর যারা আছেন তাদের পক্ষে সুবিধা হয় প্লাস লোকাল যারা এখানকার নাগরিক আছে তাদেরও জীবনযাত্রার সুবিধার্থে সি প্লেনের একটা ব্যবস্থা করা যেতে পারে এখানে তো আগামীতে এটা নিয়ে আমরা ভাবছি